মহিলা আজকে উনি মাস্ক পরে রাস্তায় হননি তার জন্য ওনাকে এখন মাস্ক পরিয়ে এবং শপথ গ্রহণ করানো হচ্ছে যে মাস্ক ছাড়া রাস্তায় যাতে না বের হয় Thank you. আমাদের মাঝে ইতিমধ্যে ঘটে রয়েছেন আলিপুরদুয়ারের কেন্দ্রিত সাহেব সেক্ষেত্রে কোনো রকম খান মহাশয় আজকের এই কোভিড নাইন্টিন সম্পর্কে যে প্রচার চলছে তাদের মূল্যবান বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাই আলিপুরদুয়ারের যুব সাহেব শ্রীযুক্ত কুতুবুদ্দিন খান মহাশয়কে নমস্কার আজকে এই যে প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে যেখানে আমাদের এনজিও ভাইরা বোনরা আমাদের বিশেষ অতিথিরা যারা এসেছেন পুলিশ প্রশাসন সবসময় আমাদের সঙ্গে আছে এই পরিস্থিতিতে যেখানে এই যে প্যান্ডামিক যেটা চলছে যেখানে পুরো বিশ্ব জুড়ে একটি হয়েছে এখানে আমাদের একটু চেঞ্জ করতে হবে আমরা অনেক সময় দেখি উনিও মাস্ক পরে বেরোয়নি তার জন্য ওনাকে দিয়েও শপথ করানো হচ্ছে হ্যাঁ, এবং মাপ ব্যবহার করব আমার সমস্ত পরিচিত মানুষকেও এই নিয়মগুলি মেনে চলা পরামর্শ দেব বাড়ির এবারে এই সচেতনতা প্রচারে আলিপুরদুয়ার চেম্বারত কমার্স এবং ব্যবসায়ী সমিতির পক্ষে আমাদের মাঝে উপস্থিত মাননীয় ত্রিপুর সঙ্গীত